আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মধ্যে চুল পাওয়া যাচ্ছে হ্যাঁ এমনটাই কয়েকদিন থেকে খুব শোনা যাচ্ছে কে কেউ বলছে যে কোরআনুল করিমের মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের চুল কিংবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ি মোবারক আপনার বাড়িতে রাখা কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে এমনটা খুব চারিদিকে হইচই মাচিয়েছে মানুষ খুঁজতে শুরু করেছে করোনুল করিমের মাধ্যমে করোনুল করিমের মধ্যে চুল যদিচ কোরআনুল করিমের মধ্যে আমাদের খোঁজার দরকার ছিল হেদায়েত হেদায়েত বাদ দিয়ে মানুষ কিন্তু এখন চুল খুঁজতে ব্যস্ত কত না যে ফোন আসলো আমাদের কাছে যে সাইনুর ভাই এই যে এটা কেমন ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা ইত্যাদি কিন্তু কোনোদিনও এমন ফোন আসেনি যে আল্লাহ সুবানা তালা কোরআনুল করিমের মধ্যে বলেছে গান বাজনা হারাম সত্যি কি আমরা গান বাজনা ত্যাগ করব আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন যে সুদ ঘুষ এগুলো হারাম এগুলো কি সত্যি আমরা ত্যাগ করব এমন ফোন কিন্তু আমাদের কাছে আসেনি কয়েক বছর পর পর মাঝে মধ্যে এই ধরনের কিন্তু ফোন আমাদের কাছে আসতে থাকে তো এই গত এক সপ্তাহের মধ্যেই হয়তো আপনারা শুনে থাকবেন যে কোরআনুল করিমের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ি মোবারক অথবা চুল পাওয়া যাচ্ছে কি হচ্ছে সে দাড়ি কিংবা চুল যদি আপনি পানির মধ্যে জলের মধ্যে চুবিয়ে খান কেউ বলছে করোনা ভালো হবে করোনা আসার আগে ভালো হবে কেউ বলছে যে আপনার সমস্ত রোগ শেষ হয়ে যাবে মানে মেডিকেল ট্রিটমেন্টের কোনো প্রয়োজন থাকবে না ডাক্তাররা সব অকেজো হয়ে যাবে একটা চুলের পানি পান করলেই সবাই সুস্থ হয়ে যাবে আসলে আল্লাহ সুবাহতালা মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন কিন্তু যখন এই ঠুনকো বিষয়গুলো নিয়ে ইমান হারা হয়ে মানুষ বসে থাকে তখন মনে পড়ে ওই আয়াতের কথা আল্লাহ সুমাতলা বলছেন যে আসফালা সাফেলিন আমি মানুষকে একদম মাটির সাথে মিশে দিয়েছি এক পর্যায়ে আল্লাহ সুমতলা বলছেন যে মানুষ এরা হচ্ছে পশু জিনা না এরা পশু নয় বরং বালহ আদাল এটা হচ্ছে পশুর চেয়ে নিস অবস্থাটা দেখেন তো কোরআনুল কেরিমের মধ্যে চুল পাওয়া যাচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় এই রকম ঘটনা কিন্তু ইতিপূর্বে তিন চার বছর আগে একবার হয়েছিল তার তিন চার বছর আগে একবার হয়েছিল মাঝে মধ্যেই কিছু মানুষ যারা ইসলাম বিদ্বেষী যারা মানুষের ইমানের সাথে খেলা করতে চায় এইরকম কিছু মানুষ কিন্তু এই ধরনের গুজব মাঝে মধ্যে ছড়াতে থাকে আর ওই গুজবের পাল্লায় পড়ে ইমানদার মুসলমানদের ইমানের টেস্টের জায়গায় এসে তারা ফেলিওর অর্থাৎ ইমানটা হারা হয়ে যায় যখন মানুষ এইরকম একটা ঠুনকো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে থাকে তো দেখুন আবার কেউ কেউ বলছে যে মক্কার কোনো একজন ইমাম সাহেব নাকি ঘুমিয়েছিলেন তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে বলছেন যে জনক ইমাম সাহেব আপনি দুনিয়াবাসীকে এই মেসেজটা পাঠিয়ে দেন তো কি মেসেজ তো আমার দাড়ি মোবারক অথবা চুল মোবারক পৃথিবীর প্রত্যেকটা কোরআনুল কেরিমের মধ্যে পাওয়া যাবে সো তারা যদি সেই চুল নিয়ে বা দাড়ি মোবারক নিয়ে পানির মধ্যে ভিজিয়ে খায় তাহলে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে মানে অনেক রকম রোগ সেরে যাবে <clears throat> এটা নাকি একজন ইমামকে দেখিয়েছে এটা শুনে এটা ডাহা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা এক শ্রেণীর মুক্ত মানুষ আছে যারা দিন ইসলামকে বদনাম করার জন্য আপনার এই কাজটা কিন্তু প্রায়শই করে থাকে মাঝে মধ্যে এই ধরনের একটা গুজব ছড়িয়ে থাকে যে না চুল পাওয়া গেছে দাড়ি পাওয়া গেছে ইত্যাদি এটা মানুষ কমন সেন্স কিন্তু ইউজ করে না সেটা হচ্ছে চুল পাওয়া যেতে পারে দাড়ি পাওয়া যেতে পারে আপনার বাড়ির যে কোনো কিতাবের মধ্যে যা আপনি কন্টিনিউয়াস পড়েন কারণ আমাদের পশম আমাদের চুল আমাদের দাড়ি এগুলো ঝরতেই থাকে আপনি আপনার বাড়ি যে বইটা প্রতিদিন পড়েন ওটাকে খুঁজেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে আপনি চুল পাবেন এর অর্থ কি ওইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চুল আর যদি চুলও পাওয়া যায় তো সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চুল আসলো ও চুল তো আপনার হতে পারে আপনার পিতার হতে পারে আপনার স্ত্রীর হতে পারে আপনার ছেলেমেয়ের হতে পারে হতে পারে যে কেউ তো এটা আশ্চর্য একটা বিষয় এটা নিয়ে মানুষ কিন্তু ব্যতিক ব্যস্ত হেদাত খোদার জায়গায় চুল খুঁজছে এখন মানুষ এর মধ্যে তারপর আবার ওই সে চুল দিয়ে পানি পান করছে শুনে রাখুন স্বপ্নে যদি কেউ দেখেও থাকে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু সাব্যস্ত হয় না অর্থাৎ বুখারে একটা হাদিস অনুযায়ী জানা যায় যে নবুয়তের যে সিলসিলা সেটা তো কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে কিছু বিষয় এখনও বাকি রয়েছে যারা ইমানদার মানুষ তারা স্বপ্নের মাধ্যমে কোনো ভালো সুসংবাদ পেতে পারে কিন্তু স্বপ্নের মাধ্যমে কোনো আমলকে সাব্যস্ত করা কোনো আমলকে বাদ দেওয়া এটা কখনো জায়জ হবে না স্বপ্নের মাধ্যমে কোনো আমলকে সাব্যস্ত করা কোনো আমলকে বাদ দেওয়া এটা ইসলামে টোটালি জায়েজ হবে না সুতরাং আপনি যে কোনো কোরআনুল করিম খুঁজতে পারেন কিংবা আপনার বাড়ির যে কোনো কিতাব খুঁজতে পারেন তার মধ্যে চুল পাবেনই আপনি এটা কমন পড়লেই তো তার মধ্যে চুল পড়বে তাই না তো এইটা নিয়ে প্রোপোগনটা ছড়িয়ে কোনো কাজ নেই এটা মানুষের এটা গুজব গুজব ছাড়া কিচ্ছু না আর গুজবে কান দেবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে ইমাম ইমাম মাহাতি যখন আসবে তারপরে দাজ্জাল আসবে তো দাজ্জাল যখন আসবে তো দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে তখন কি করে ইমানের পরীক্ষা দেবেন যদি একটা চুলের কাছে ইমান আপনার ইমান হারিয়ে যায় বিবেক বুদ্ধি এখানে হয় না এত বুদ্ধিমান মানুষ আমরা আমাদের বুদ্ধি শেষ নেই বুদ্ধি সেরা শিরোপা মাথায় নিয়ে আপনি আমি যদি এই কাজ করতে ব্যস্ত থাকি তাহলে তো মুশকিল এটা আপনি ছড়িয়ে দেন আমার এই কথাগুলোকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন বাঙালিদের মধ্যে আর এই এগুলো আবার বাঙালিদের মধ্যে বেশি গুজবটা রুটে থাকে এরাবিয়ান বলেন বা আরও আদার্স যারা বলেন তারা কিন্তু এতটা পাগল না আমাদের মতো হ্যাঁ তা আমরা হচ্ছে পৃথিবীর সেরা সেরা পাগল তো যাই হোক এই এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা একটা গুজব আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যিনি বলেছেন বা যারা ছড়াচ্ছেন যে কোরআনুল কেরিমের মধ্যে চুল রয়েছে আচ্ছা এবার আপনি কোরআনুল কেরিমের যে দোকানে বিক্রি হয় ওই দোকানে চলে যান যে দোকানে বিক্রি হয় ওই দোকানে যদি আপনি চলে যান <laughs> তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনি পাবেন না সেখানে চুল পাবেন না কেন ওটা ফ্রেশ রয়েছে একদম এর থেকে এসেছে থাকলে থাকতে পারে হয়তো তৈরি করার সময় প্রসেস করার সময় এক একটা পড়তে পারে তবে পাবেন না বেশিরভাগই হ্যাঁ কিন্তু ওই আপনার বাড়ি কোরআনটাই পাবেন আর মানুষ যখন খুঁজতে শুরু করবে খুঁজতে খুঁজতে হয়তো একটা মাথা থেকে চট করে পড়ে গেল গায়ে থেকে একটা লোম খুলে পড়ে গেল ওর মধ্যে ওটা পেয়ে যেতে পারেন বিশ্বাস করুন এর মধ্যে কোনো হেদায়ত নেই বরং আপনি যদি এই নিয়াতে পান করেন যে মোহাম্মদ সাল্লাহ চুল এবং দাড়ি মোবারক আমার কোরআনের মধ্যে এটা আমি পানির মধ্যে ডুবিয়ে যদি পানি পান করি আমার রোগ সারবে তো এটা আপনি ইসলাম বিরোধী কাজ করলেন এটা ইসলাম বিরোধী কাজ করেন এমন কোনো একটা আয়াত নেই এমন একটা হাদিস নেই যেখানে বলা রয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আসলামের চুল মোবারক দাড়ি মোবারক ইত্যাদি ভিজিয়ে খেলে সমস্ত রোগ মানুষের সেরে যাবে এগুলো হচ্ছে নাস্তিক টাইপের যারা তারা ইসলাম বিদ্বেষী যারা তারা কিন্তু মাঝে মধ্যে এরকম একটা প্রোপোগান্ডা জাতির সামনে ছড়িয়ে থাকে যে মানুষের ইমানটা একটু দেখিত এদের ইমান মানে কচুর পাতার পানির মতো একটু নড়বড়ে একটু হাওয়াতে দুললে সেটা পড়ে যাবে সিমিলারলি অনেক কষ্টে পাওয়া ইমান আর এই ইমানের মাধ্যমেই আল্লাহ সুমার তাল রহমতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন আর এই ইমানটা একটা চুলের কাছে শেষ করে দিচ্ছেন এই ইমানটা একটা ঠুনকো জায়গায় আপনি বিক্রি করে দিচ্ছেন সো বি খুব মনোযোগ সহকারে কথাগুলোকে শুনবেন শেয়ার করবেন মানুষের কাছে যে এই ধরনের যে গুজব কোরআনের মধ্যে চুল পাওয়া যাচ্ছে ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা আর যারা মিথ্যা কথা প্রচার প্রসার করে সৈল বুখারি উনিশশো তিন নম্বর হাদিস রসুল বলেছেন যে তারা তাদের কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ সোবানা তালার কাছে সুতরাং যখন এই ধরনের কোনো সংবাদ আসে আল্লাহ তো বলেইছেন করণের মধ্যে এই ধরনের সংবাদ আসলে তাদেরকে যাচাই করে নাও হ্যাঁ এই ধরনের সংবাদ কোথা থেকে আসলো কেউ জানে না ছড়িয়ে দিচ্ছে যে মক্কার ইমাম বললো আরে বাবা মক্কার ইমাম অত পাগল নয় অত পাগল না ওনার উপর একটা তহমত লাগানো হচ্ছে মানে আপনার আমার যে কত পাপ হচ্ছে এটা মানে কদিন থেকে ফোন করে ব্যতিব্যস্ত স্যার এই ঘটনা ঘটছে স্যার কোরআনের মধ্যে চুল পাওয়া যাচ্ছে এটা কি সত্য জি সব কিতাবের মধ্যে চুল পাওয়া যাবে যে কিতাবটা আপনি কন্টিনিউয়াসলি পড়েন চুল তো ঝরতেই থাকে মানুষের সো এর কোরআনের মধ্যে হেদায়ত খোঁজেন এভাবে ফোন করেন তো একদিন ভালো লাগবে যে শেখ আপনি কোরআনুল করিম পড়ছিলাম তো দেখলাম যে সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর ছয় বলা হয়েছে গান হারাম সত্যি কি স্যার গান হারাম জি গান হারাম সো ওদিন থেকে আপনি মিউজিকটাকে ত্যাগ করেন আপনি কোরআনুল করিম পড়ছেন তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মহিলারা বাড়িতে থাকো তোমরা জাহিলাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াও না স্যার তাহলে কি ঢাকতে হবে নিজেকে পর্দা করতে হবে জি হ্যাঁ পর্দা করতে হবে কোরআনের মধ্যে হৃদায়ত রয়েছে নট চুল চুল নেই দাড়ি নেই কিচ্ছু নেই ওরা আপনার আমার পড়ে যাওয়া ঝরে যাওয়া চুল বা দাড়ি সো এটা নিয়ে ভাবনার কোনো কারণ নাই আপনার আমার চুল দাড়ি সবসময় ঝরতে থাকে এ দেখেন খেয়াল করেন দেখতে পাচ্ছেন কিনা দেখেন হাত দিলাম এ দেখেন এ দেখেন দাড়ি চলে গেল দাড়ি চলে আসলো এখন এই দাড়িটা যদি কোরআনের মধ্যে পাওয়া যায় তো এটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ি ইন্না লিল্লাহ আল্লাহ আমরা কত পাপি বান্দা এই দাড়িটাকে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ি ভেবে এটাকে কি করছেন পানি মানে ই করাচ্ছেন পানির মধ্যে চুবিয়ে সেটাকে পান করার ব্যবস্থা করছেন সো এখান থেকে সতর্ক থাকুন আল্লাহ সুমতলা বলছেন অকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিল একানা জাহকা যাত্রার দাড়িকে মোহাম্মদ সাল্লামের দাড়ি হিসাবে বলেন না এবং জাতির সামনে এটাকে প্রচার করবেন না সো আমার এই ভিডিওটাকে আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য যে আপনি শেয়ার করুন যাতে করে মানুষ অন্তত এই জাহালাত থেকে এই মূর্খ থেকে এবং এই শির্কের হাত থেকে মানুষ বাঁচে কারণ এটাকে বিশ্বাস করাও এক ধরনের শির্ক আল্লাহ আমাদেরকে এই ধরনের নোংরা গুজব থেকে সমগ্র জাতিকে বাঁচাক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু